আসসালামু আলাইকুম guys welcome back to my channel for another video পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি দা মার্কসম্যান আর ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মার্কসম্যান সেই অনুসারেই বললাম তো আজকের যে ভিডিওটি করছি এই ভিডিওটি করতে আমার সময় লাগছে দুই দিন যদিও সাত সেকেন্ডের মূল টপিক্সের ভিডিও এবং এখানে আমি যে ইফেক্টগুলো ব্যবহার করছি সেগুলোই আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি যে আমি প্রথমে ব্যাগ স্কে গ্রিন কিছু ফুটেজ নিয়েছি যেখানে দুইটা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি এটাকে পিকচার হিসেবে পরে এডিট করে নিয়েছিলাম ফটোশপ থেকে নিয়ে সেটাকে এইভাবে দেখুন এইভাবে করে নিয়েছিলাম এবং আমি কিছু নিয়েছিলাম ইফেক্ট সেগুলো হচ্ছে ব্লাডের কিছু ইফেক্ট এবং স্মোকের কিছু ইফেক্ট এই ইফেক্টগুলো আমি ইউটিউব থেকে নিয়েছি এবং ইউটিউবে সার্চ করছিলাম যে green green screen smoke effect অথবা গ্রিন স্কিন ব্লাড ইফেক্ট এগুলো এগুলোর সমন্বয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছিলাম তো এই ভিডিওটির টিউটোরিয়াল আমি দিতে পারলাম না কারণ এই ভিডিওর তৈরি করতে একবার আমার নষ্ট হয়ে গেছিলো সেখানে সময় গেছে দশ ঘন্টা দুই দিনে আর পরবর্তীতে তৈরি করতে অলমোস্ট আমার সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা আমি যখন ফুললি আবার রিপেয়ার করে তৈরি করি তখন সাড়ে তিন ঘন্টা সময় লাগছে তো এই জন্য আপনাদেরকে seven. six, five, four, three, two, one, zero.